দেশেতে আইসো মনে রে ভাবিয়া দেব না তুমি ভাবিয়া দেব না ওরে বিদেশেতে আইসো মনে রে ভাবিয়া দেব না ভাবিয়া দেব না মনকে ভুলিয়া যাইও না মনরে ভুলিয়া যাইও না

কৃষ্ণ কৃষ্ণ নয়া তোমা মুন্ডে সে তো নয়া তোমা Setanoya Pona, Setanoya Pona, Setanoya Pona,

জেঠটাকে যদি একবার করিলাম আয় রে টাইমটা হয়ে যাইবা সকালে মিলে বাজে আয় হায় বাপিয়া কয় সচিব Thank you.